তিন সাত গুণ চার এক গুণে চার চার দুই গুণে আট চার তিন গুণে বারো চার চার গুণে ষোলো চার পাঁচ গুণে বিশ চার ছয় গুণে চব্বিশ চার সাত গুণে আটাশ চার আট গুণে বত্রিশ চার নয় গুণে ছত্রিশ চার দশ গুণে চল্লিশ